আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসম উখিয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবি চৌধুরী ঈদ উপহার বিতরণ করেন এ সময় রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম রশিদ আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিন শতাধিক নারী পুরুষকে লুঙ্গি ও শাড়ি প্রদান করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সামুদ্রিক জোয়ারে ভেসে আসা জেলিফিশ খাওয়ার উপযোগী বলে অভিমত দিয়েছেন বিজ্ঞানীরা খাবারের উপযোগী জেলিফিশের মধ্যে ক্রোমায়ুনেলা বা বলনুন্যা অন্যতম বিশ্বের প্রায় দু হাজার পাঁচশত প্রজাতির জেলিফিশের মধ্যে বারো প্রজাতির জেলিফিশ খাওয়ার উপযোগী বলে অভিমত দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাইদ মোহাম্মদ বেলাল হায়দার জেলিফিশ রপ্তানি করে দেশে প্রতি বছর শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে জানান এই সমুদ্রবিজ্ঞানী উখিয়ায় রাজাপালং ইউনিয়নের রেজুখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া সহকারী শিক্ষা মীরাপ্রভা রুদ্রসহ অন্যান্যরা সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ উত্তরপত্র মূল্যায়ন প্রাপ্ত নম্বর ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয় পরে উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স প্রদান করা হয় এ সময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার চৌফুলদণ্ডী ব্রিজ ঘেঁষে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় পুখালী ইউনিয়নের চফুলদণ্ডি মৌজার কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে সরকারি জমিতে একটি কোম্পানির নির্মাণাধীন স্থাপনা তৈরির কার্যক্রম পরিদর্শ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয় অভিযানে সহকারী কমিশনার ভূমি জিল্লুর রহমান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আনসার ব্যাটালিয়ন সহ অন্যান্যরা অংশ নেন টেকনাফে মালিকবিহীন বাইশ হাজার পাঁচশত কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি গতকাল রাতে ওয়াইকং বিউপি ফাড়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাফ নদী কাটাখাল এলাকা থেকে এসব সিগারেট জব্দ করে টেকনাফ দুই বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে চোরা কারবারিরা বিজিবির টহলের অবস্থান জানতে পারায় সিগারেটের বস্তা ফেলে পালিয়ে যায় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা বারো মিনিটে চলবে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত